লাইভ শেষ হয়ে যাচ্ছে আর এদিকে লাইভ শুরুই হচ্ছে না ইয়েস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি nut bolt to the two fun kings only on capital FM 94.8 বললাম ঠিক 8টা পর্যন্ত তখন লাইভ ছিল না লাইভ আছে <laughs> ঠিক 8টা পর্যন্ত নাট এবং বল্টু দুজনই আছি বল টু লাইভ সেট করা শেষ এখন সে মোটামুটি সে লাইভে আসছে ওরে বাবা এখন একটা ভাব আসছে ভাব আসছে শরীরে একটা ভাব আসছে যে লাইভ চলতেছে আমাদের একটা ভাব আসছে এখন আমাদের দেখতে হলে যেটা করবেন www.facebook.com/capitalfm94.8 এ গেলেই দেখতে পাবেন যে আমাদের লাইভটা চলছে দুর্দান্ত গতিতে একদম সময় মতো সঠিক সময় চলতেছে আর যেটা চলতেছে সেটা হচ্ছে গিয়ে নার্ভের হাসি মনে হচ্ছে একবার আপনি লরেন ভাই স্টিল পিকচার আমি আচ্ছা, একটু দেখি যে ক্যামেরাটা ঠিক আছে নাকি বন্ধ হয়ে রয়েছে আপনি এক দৃষ্টিতে তাকায় রয়েছেন একদিকে ইয়েস আচ্ছা। সাথে সাথে দেখতে পাচ্ছি আর এস আমাদের কমেন্ট করে বলছে হাই ভাইয়েরা কেমন খুব ভালো আছে কমেন্ট কি আমরা এখনই পড়বো নাকি ও না যে লাইভে করতেছে তো দিদি <laughs> আরিফ মিয়া লিখছে হাই হ্যালো আব্দুল আজিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপরে পিচ্ছি শয়তান কমেন্ট করে ফেলেছে সে এখনই কমেন্ট পড়া শুরু করেছে আরে এটা তো লাইভ কমেন্ট এগুলো তো চলে যাবে একটু পরে চলে যাবে না আচ্ছা চলে যেতে যাও যে যেতে চায় তাকে চলে যেতে দাও <laughs> পিচ্ছি শয়তান তুমি চলে যাও আমি তোমার কমেন্ট পড়তাম না আচ্ছা স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে প্রচন্ড রকম ঝগড়া দুজনে চলে যাবে চলে যাবে কিন্তু কেউ যায় নাই আচ্ছা এইবার যায় নাই যায় নাই করে একদিন চলে গেছে ওয়াইফ তো মনে করতেছে স্বামীদের স্বভাব জাতিগত স্বভাব মাফ তো তাকেই চাইতে হবে কিন্তু সে এখনো পর্যন্ত ক্ষমা চাইলো না দোষ স্বীকার করলো না খুব বাজে কাজ করছে একদিন পর্যন্ত কথা হইলো না এবং মেয়েরা দেখবে যে যতই কথা না হোক কথা নাই হোক একটা সময় গিয়ে তারাই মায়াটা ফিল করে হ্যাঁ, হ্যাঁ। মায়া ফিল করে আবার কথা বলতে আসে মায়া লাগে মায়া লাগে ওই মায়ের জাত তো তো মায়া তাদের বেশি প্রচুর আসে তো এসে স্বামীকে বলতো আচ্ছা ঠিক আছে আহ, দুইজনেই ঝগড়াঝাটি করে একদিন ধরে কথা বন্ধ রাখছি এইভাবে সংসার চলে নাকি দুজনেরই তো কম্প্রোমাইজ করতে হবে ঠিক আছে চলো আমিও কিছু কম্প্রোমাইজ করি তুমিও তোমার দিক থেকে কিছু কম্প্রোমাইজ করো তো হাজবেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে দুজন কিভাবে কম্প্রোমাইজ করবো তাহলে এই তো তুমি আমার কাছে মাপ চাইবা মাপ করে দিব <laughs> খুব সিম্পল এটা বলে চলো আমরা লুকালুকি খেলি বলে কেন আমি লুকাবো বউ বলতেছে হ্যাঁ। আমি লুকাবো যদি তুমি খুঁজে না পাও আমাকে তাহলে আজকে মজার মজার রান্না করে তোমাকে খাওয়াবো আর যদি তুমি ওকে খুঁজে পাও তাহলে আমাকে কিন্তু শপিং এ নিয়ে যাও <laughs> জামাই বলতো ঠিক আছে তুমি এমন জায়গা লুকাও যাতে আমি খুঁজে না পাই <laughs> বললে হলো নাকি আমি তো পর্দা পিছিয়ে লুকাবো তুমি খুঁজে আমাকে শপিং এ নিয়ে যাইতেই হবে শপিং এ নিয়ে যাইতে হবে মিস নাই হ্যাঁ আচ্ছা ভালো কথা বলতে যে 16 রোজা চলে গেল শপিং হ্যাঁ। শপিং করতেছে না মানুষ করতেছে না সবাই করুক যা যার মতো কিনে ফেলো সবাই হ্যাঁ। আমাকে কিছু আমার জামা থাকবে ভাই আমার জামা কেউ বাদ দেবে না <laughs> কারণ ওই সাইজের ওই সাইজের আর কেউ নাই আট দশজন মানুষ আছে পুরো বাংলাদেশে আমার কি হবে আপনি টেনশন করেন নালে এই যে ইয়ে করো একটা নীল পাঞ্জাবি গিফট করো না কি আছে তাতে হ্যাঁ। জীবন একটা পাঞ্জাবি তো গিফট করবে পাঞ্জাবি তাও করতেছো না তুমি বাবা দুইটা নীল শাড়ি কিনবা একটা তুমি রাখবা আর একটা শাড়ি কাটা পাঞ্জাবি বানাবা বাস, শেষ একটা আমাকে সিল্কের আর যখন দুইটা শাড়ি কিনবা তিনটা শাড়ি কিনতে ক্ষতি কি আমার শাড়ি দিও আমি পাঞ্জাবি বানাই নিব যাও <laughs> আমার সাইজ তো তোমরা জানবা না তুমি শাড়ি দিয়ে দিও আমরা কেটে নিব কেটে নিব কেটে নিব আজ এবার কেটে নিব পরের বার সেলাই নিব <laughs> অত টাকা নাই কেটে আচ্ছা, সেলাই করার মতো টাকা এখন আমার হয় বাচ্চা এসে আব্বুকে বলতেছে আব্বু তুমি কি কখনো মিসাইল দেখছো মিসাইল হ্যাঁ বলে হ্যাঁ রে বাবা দেখছি পনেরো বছর আগে তোর নানা এই বাড়িতে একটা পাঠাইছিল ওই মিসাইল থেকেই তুই বাইরে হইছস <laughs> মিসাইল বলে আব্বু তুমি কোনোদিন পাকিস্তানে গেছিলে বলে না তো না হলে এরকম সন্ত্রাসী মেয়ে তুমি কোথায় পাইছো তোমার বউটা একটা সন্ত্রাস কোথায় কোথায় গায়ে হাত তোলে হয় বিভিন্ন ধরনের আমাদের এই মানে শপিং কিছু কিছু মানুষের দেখবি যে বয়সের ভারে মানে বয়স ভার না ঠিক বয়স হয়ে গেলে এমন একটা ইয়ে সময় চলে আসে যার হচ্ছে যে শপিং করার মতো কোনো আগ্রহ আগ্রহ যেমন আমার নাই <laughs> নিজের জন্য পায় না কিন্তু বউয়ের জন্য অনেকবার যাইতে হয় সে তো অবশ্যই আমি তো এখন এক জোড়া জুতো দেখলে মনে হয় যে একটা একটা করে কিনতে গেলে পারলে ভালো হতো একসাথে দুই জুতো কিনা অপচয় <laughs> প্রথমে একটা কিনবো কয়েকদিন এক পায়ে দেখা ঘুরবো পরে আরেক পা নেবো একসাথে দুইটা জুতো কিনা কি দরকার <laughs> একসাথে দুইটা জুতো কিনে এক জোড়া জুতো দুইটাই কেনা লাগবো হ্যাঁ। একটা একটা করে কিনবো তো আরেক পা কি খালি পায়ে হাঁটবি আরেক পা অন্য জুতো পরে ঘুরবো এটা স্টাইল বাবা আপনি যেটা পরে কমফোর্ট হ্যাঁ। আপনি যেটা পরে আনন্দ পাবেন যেটা পরে আপনার ভালো লাগবে সেটাই আপনার স্টাইল আমার স্টাইল হ্যাঁ। হতে পারে না আমার দুই পায়ে দুই রকম জুতা <laughs> এটা আমার স্টাইল আমার এরকম ভালো লাগে হ্যাঁ ভালো লাগে মানে এক ছেলে তার গার্লফ্রেন্ডকে এস এম এস পাঠাইছে যে আমি তোমার চাইতে অনেক সুন্দরী অনেক বুদ্ধিমতো একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছি তোমাকে আমার আর প্রয়োজন নেই নো কাজ করবা ওই তোমার কাছে আমার যে ছবিগুলো আছে ছবিগুলো আমাকে ইনবক্সে দিয়ে তারপরে তোমার ফোন থেকে ডিলিট করে দাও এইবার গার্লফ্রেন্ড সত্তর আশিটা পোলার লগে ছবি পাঠাইছে hmm. সে জান তুমি যেন কোনটা তোমার চেহারাটা মনে করতে পারতেছ <laughs> একটা সিলেক্ট করে দাও বাকিগুলো পাঠিয়ে দিস <laughs> তুমি খালি একটা খালি সিলেক্ট করে দাও কোনটা তুমি তারপরে এই এই লোকের সব ছবি তোমার পাঠাই <laughs> হয় এরকম হয় অনেক হয় প্রতিবার হয় হুম <laughs> প্রতিবার হয় মানে? শরীরটা কেমন জানি সাইরা দিতেছে সাইরা দিতেছে হ্যাঁ মনে হচ্ছে একটা ব্রেক ব্রেক একটা ভাব আইতেছে বুঝছেন এই ব্রেক ব্রেক ভাবটা হ্যাঁ। সবসময় আসে না কখন আসে মাঝে মাঝে যখন অতিরিক্ত আবেগ পেটের ভিতরে ঢুকে যায় <laughs> আচ্ছা। তখন এই ধরনের একটা আবেগ আসে হ্যাঁ বলতো আজকে যে খাওয়া খেয়েছে প্রচুর তো মনে মানে এইসব বাণী বা এইসব বুলি দেওয়ার কারণ হচ্ছে বলতো আমার উচিত ছিল আজকে মনে করেন যে কথা না বইলা হ্যাঁ। সাতটা থেকে আটটা পর্যন্ত আটানব্বইটা ডে তো তাইলে আমার খাবারের সাথে আজকে সেটা সামঞ্জস্য হইতো কিন্তু তা তো হইতেছে না আব্বা ঢেকুর আটকে রাখতে পারতেছে খালি উঠা যায় এটা কি পেপার ওয়েট তার ডেকুরটারে চাপা দিয়ে রাখবে চাপা দিয়ে রাখ পেপার ওয়েট দিয়া মা খুব একটা বিপদ হয়ে গেছে কই বিপদ হয়ে গেছে তুই হাসসকে কয়ে হাস্যকর একটা বিপদ হয়েছে হাস্যকর বিপদ হাস্যকর বিপদের মাথায় জিজ্ঞেস করছে হাস্যকর বিপদ আবার কি আর বলো না ভার্সিতে ছিলাম না তখন আমার এক বন্ধু করিমের সাথে দেখা তুই হাসতেছিস হ্যাঁ তারপর করিম আমাকে টেনে নিয়ে ক্যান্টিনে গেল ক্যান্টিনে কেউ ছিল না আমি আর করিম করিম আর আমি তারপর আমাদের দুজনের মধ্যে ছি ছি ছি ছি ছি এত বড় একটা সর্বনাশ হলো তুই হাসতেছস এই নে মরিচ খা মরিচ খেলে কি বো কোন তো হাসিটা থামবো হ্যাঁ, যা করার তা তো করেই মুখটা করে করছো তোর তো এখন কান্দার কথা হ্যাঁ। আমার তো ভাই যেটা হয়েছে না আমি যে এগুলো সব সিচুয়েশনাল জোক আমি কেন বললাম যে আপনি বললেন যে পেপার ওয়েট দা ডেকুর ডাকতে আমি বললাম কাঁচামরিচ হাসি থামাইতে এগুলো সবগুলো তো একটা লিঙ্ক আছে ভাই পৃথিবীর কোনো <laughs> কিছু তো কোনো এমনি এমনি হয় লিঙ্কটা কি লিঙ্কটা হচ্ছে গিয়ে এই যে এই যে আমরা ঢেকুর দিয়ে হাসি কাটলাম পেপার ওয়েট দিয়ে ঢেকুর কাটলাম তারপরে মরিচে হাসি থাকলাম হাসি থামাইলাম এবার আমরা ব্রেক দিয়ে আমি যে খাইছি <laughs> ওটা একটা আচ্ছা, বিরতি ঠিক আছে আমরা তাহলে <laughs> একটা ব্রেক নিয়ে দেই একটা রেস্ট দরকার হ্যাঁ, বোল্টোর একটা রেস্টের দরকার আছে তাহলে বল্টু একটু ঘুরে আসো আর আপনিও চাইলে এই সুযোগে ঘুরে আসতে পারেন এরপরে এসে আমাদের যেটা করবেন যে এই যে এতক্ষণ যে লাইভটি চলছিল হ্যাঁ। এখানে কমেন্ট করবেন লাইভটি শেয়ার করবেন লিখবেন আর এস এম এস করার জন্য সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন two six nine six nine এই নম্বর শুনছেন nut bolt the two fan kings break